আলফেরে আলফেরে আলফেরে মনে প্রাণে নেমে গুণ গান মিমি হলো সারদার নবী দেশা গান মোর নবীজি রাসিলায় দুনিয়া তারে সব সাজায় মোর নবীজি রাসিলায় দুনিয়া তারে সব সাজায় আর থেকে রহমান আর থেকে রহমান তারপর শুনবেন ay. আকবর মনে মনে মিমে গুণ গান মিমে হলো সরদার নবী দসান মোর মোর নবী জি রসিলা দুনিয়া তারে সব কথা কবি ছন্দের মাধ্যমে আরেকটি লিখতে শুনবেন

পূজা প্রতি গাই জানো বিরিশান নবীর নামের সলগান আকাশ বাতাস আর আসমান নবীর নামের সলগান আকাশ বাতাস আর আসমান আমার নবী ওই মহান কেউ হবে না জানা সমান अलफर मन मन में में गुन गा में में फुल सरदार रबी दसगा मोर रबी जी रसीला दुनिया दार सब सजा मोर रबी जी रसीला दुनिया दार सब सजा और सते के रहमान और सते के জীবন মরণ Sorry for the no be the bell. Sorry for no be the bell. no pi, amar no pi, amar no মেইনা জান সমান আলফের বনন মিমে গুনগা মিমে হলো সারা নবী তো জামান